অবিশ্বাসের জন্ম দিয়ে হয় না ভালোবাসা তুমি অবিশ্বাসে ভেঙেছ মন কথা রাখার কথা বলে রাখনি তুমি কথা তাই স্বপ্ন আমার হয়েছে হরণ আয় লেখা আমার ভাগ্য লিখন আয় রে জীবন আমার রে নিঃস্ব জীবন বিরহে কালিতে লেখা সুখের পাশে থাকে ব্যথাগুলো আমার আলোর নিচে থাকে নিকাশ কালো আধার তোমার সুখের পাশে থাক ব্যথাগুলো আমার আয় রে নিঃস্ব জীবন বিরহে কালিতে লেখা আমার ভাগ্য লিখন হয় রে জীবন আমার হয় রে নিঃস্ব জীবন বিরহে কালিতে লেখা আমার ভাগ্য লিখন সিন্ধু যেমন গড়ে ওঠে তেমন করে কষ্ট এই কপালে জোটে বিন্দু থেকে সিন্ধু যেমন গড়ে ওঠে তেমন করে কষ্ট এই কপালে জোটে আয় রে তে লেখা আমার ভাগ্য লিখন অবিশ্বাসের জন্ম দিয়ে হয় না ভালোবাসা তুমি অবিশ্বাসে ভেঙেছ মন কথা রাখার কথা বলে রাখনি তুমি কথা তাই স্বপ্ন আমার হয়েছে হরণ আয় রে জীবন আমার আয় রে নিঃস জীবন বিরহে কালিতে লেখা আমার ভাগ্য লিখন আমার ভাগ্যলী